কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর্নিংস মাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ফোনই টোকেনটাকে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন এবং উইথড্র দিবেন আপনারা জানেন ইতিমধ্যে ফোনিয়াম অর্থাৎ পিএসটি এবং পিএসটিজি দুটো টোকেনকেই মাইগ্রেট করা হয়েছে দুটো টোকেনকেই ফোনই টোকেন ফোন টোকেনে রূপান্তর করা হয়েছে এবং এই টোকেনটা আগে ছিল ট্রোন বেস্ট এখন হয়ে যাচ্ছে সলোনা বেস্ট এখন তারা সলোনা চেনের উপরে কাজ করবে অর্থাৎ আমাদেরকে এই টোকেনটা এখন সলোনা চেনের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে তো আমরা এটাকে এখন আগে উজ্জ্ব দেওয়া যেত আপনারা জানেন ট্রোন লিঙ্কে এখন ট্রোন লিঙ্কে উজ্জ্ব দেওয়া যাবে না এখন শুধুমাত্র ট্রাস্ট ওয়ালেটে এটাকে উজ্জ্ব দেওয়া যাবে তার জন্য ট্রাস্ট ওয়ালেটে ম্যানুয়ালি আপনাদেরকে এই ফোনি টোকেনটার অ্যাড করে নিতে হবে ট্রাস্ট ওয়ালেটে আপনি যদি সার্চ করেন এফ লিখে তাহলে এটা খুঁজে পাওয়া যাবে না তো আমি চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে ফোনি টোকেনটাকে অ্যাড করবেন এবং কিভাবে এবং কিভাবে অ্যাড করার পরে আপনারা সেটাকে উজ্জ্ব দিতে পারেন তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করে থাকি যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল ইউটিউব লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটাতে যুক্ত হয়ে নেবেন কারণ আমি সেখানে বিভিন্ন ধরনের আপডেট এই ভিডিওকে তৈরি করার আগে দিয়ে থাকি স্টলতে ফোনি টোকেনটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন পড়বে আপনার এই ফোনি টোকেনটার কন্ট্রাক্ট অ্যাড্রেস তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রোম ওপেন করেছি এবং এখানে আমি লিখব সোল স্ক্যান চলে এসেছে ইতিমধ্যে S O L S C N dot IO লিখে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে সোল টোকেনের স্ক্যান স্ক্যানার বের হবে সোল চেন স্ক্যানার বের হবে যেমন আপনারা এর আগে জানেন বেসি স্ক্যান রয়েছে ইথারিয়াম স্ক্যান রয়েছে সেরকম এখানে জাস্ট আপনি ফোনি টোকেনটার নামটা লিখে দিবেন ফোনি টোকেনটার নামটা আপনি সার্চ বক্সে লিখে দেওয়ার পরে লিখে যদি আপনি এখানে সার্চে ক্লিক করেন আপনি দেখবেন এখানে ফোনি টোকেনটা ওপেন হয়ে গেছে আমি এখানে সার্চ বক্সে এফ ও এনি ফোনি লিখে সার্চ করেছিলাম এখানে আমার সামনে ফোনি টোকেনটার ডিটেলস বের হয়ে আসছে তো এখানে আমি আমার টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাব এই যে নিচের দিকে একটু স্ক্রল করে নামলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ফোন টোকেনটার কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে এটাকে জাস্ট এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পরে চলে যেতে হবে ট্রাস্ট ওয়ালেট তো আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে মানে ডান পাশে উপরে যেখান থেকে সাধারণত বিভিন্ন টোকেন অ্যাড্রেস যোগ করা হয় ওয়ালেটে যোগ করা হয় সেখানে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ অপশানে যে কোনো একটা কিছু লিখে সার্চ করবেন আমি এখানে যা হোক একটা কিছু দিয়ে সার্চ করলাম এবং সেখানে দেখুন কোনো টোকেন নেই আমি এটা ফোন ফোন টোকেনের অ্যাড্রেসটা দিয়েছি সেটাতে কোনো টোকেন শো করছে না এখানে জাস্ট নিচে এসেছে অ্যাড কাস্টম টোকেন এই অ্যাড কাস্টম টোকেন লেখাটাতে ক্লিক করে দিতে হবে আমি এই লেখাটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পেজটা ওপেন হয়েছে এখানে আপনাকে একেবারে প্রথমে এই জায়গাটাতে নেটওয়ার্ক অপশনটাতে এখানে সলোনা চেন সিলেক্ট করে দিতে হবে এখানে বাই ডিফল্ট ইথারিয়াম থাকে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন এখানে সলোনা আছে আমি এখানে সলোনাটা সিলেক্ট করে দিলাম এবং যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমরা মাত্র কপি করে নিয়ে এসেছি সেটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে নেমটা বসাতে হবে আমাদের টোকেনের নেম হচ্ছে F O N E phone এটা আমি বসিয়ে দিলাম এবার স্যাম্পলটাকে আমরা এখানে দিয়ে সিম্বল আপনি এখানে যা খুশি দিতে পারেন আমি এখানে ফোনে দিয়ে দিচ্ছি F O N E phone দিয়ে দিলাম এবং ডেসিমেল এখানে দিবেন টু টু দেওয়ার পরে এখানে জাস্ট এটাকে ডান করে দিবেন আমি ডান করে দিচ্ছি ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে দেখুন এখানে এসপিএল আমাদের এফ জিরো ফোনই রয়েছে এবং এখান থেকে এবার আমরা টোকেনগুলোকে উইথড্র দিয়ে এই অ্যাকাউন্টে নিতে পারবো এখান থেকে জাস্ট রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে কপি অ্যাড্রেসটাকে কপি করলাম কপি করার পরে আপনি যেখান থেকে উজ্জ্বল দিবেন আমার ক্রিপ্টো কার্ডে মোটামুটি উজ্জ্বল একটা ব্যালেন্স রয়েছে আমি সেটাকে উজ্জ্বল দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমার যে ফোনটা রয়েছে আমি প্রথমে ওয়ালেটে চলে যাব ব্যালেন্স ব্যালেন্স থেকে ফোনই ফোনে থেকে উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এসেছি সেটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে মিনিমাম আমার এখানে মিনিমাম দশ হাজার ফোনে উইড্রো দেওয়া যাবে আমার আছে সাতচল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ আমি পুরোটা এখান থেকে উইড্রো দিয়ে ফেলবো এখান থেকে জাস্ট উইড্রোতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে ইয়েস এটা আপনার ট্রানজেকশান হিস্ট্রি নিয়ে নিয়েছে এবং এটা কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের যে নতুন মাইগ্রেশন হয়েছে পিএসটি এবং পিএসটিজি সেটাকে কিভাবে উজ্জ্বল করবেন প্রসেসটা দেখালাম আর হচ্ছে আপনি আপনার পিএইচডি এবং পিএইচডিজি যেটা আপনার ওয়ালেটে নিয়ে নিয়েছেন ইতিমধ্যে হতে পারে ট্রন লিঙ্কে হতে পারে ট্রাস্ট ওয়ালেটে সেইটাকে আপনারা এই যে কোনো একটা অ্যাপসের মধ্যে ক্রিপ্টো কার্ড অথবা আমি যদি একটু দেখিয়ে দিতে চাই এখান থেকে আপনারা যদি এখানে ক্রিপ্টো কার্ডে এই ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে পিএসটি যদি হয় আপনার তাহলে এখানে পিএসটিতে ক্লিক করে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে আপনার যেখানেই থাকুক পিএসটি সেটাকে এখানে সেন্ড করলে এইটাকে আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন এবং এই ধরনের যে কয়েকটা অ্যাপস রয়েছে পিএসটি এবং পিএসটিজি মাইনিং আর্নিং অ্যাপস তার যে কোনোটাতে আপনি ডিপোজিট করলে সাথে সাথে সেটা সেখানে কনভার্ট হয়ে যাবে আর এইটা হচ্ছে লা টোকেনে এখন ট্রেড চলছে মোটামুটি ভালো প্রাইস রয়েছে টোকেনটার সম্ভাবনা ভালো আছে লাটোকেন আপনারা ইনস্টল করে নেবেন আমি পরবর্তী একটা ভিডিওতে লাটোকেনে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দেবো লাটোকেনে টোকেনে আপনারা আপনারা ফোনিটাকে ট্রেড করতে পারবেন তো এবার আপনাদের যে ওয়ালেটে যার যে ওয়ালেটে ফোন ফোনিয়াম বা পিএসটিজি রয়েছে সেটাকে দ্রুত কনভার্ট করে নিন আর এখানে যেটা রয়েছে সেটাও কনভার্ট করে নেবেন কারণ ফোনিয়াম এবং পিএসটিজি অলরেডি কনভার্টেড মাইগ্রেটেড একটা চেন থেকে তারা অন্য একটা চেনে চলে গেছে আপনারা এটাকে যদি এখন কনভার্ট করে না নেন পর পরবর্তীতে হয়তো কোনো সমস্যা হলে হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কিছু জানার বিষয় থাকলে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে